আসসালামু আলাইকুম সবাই সুস্থ আছেন আশা করি খালি খাটায় আমাকে এই শোনো একটা কথা বলি আমাকে একটু দিয়ে আসো এটা খাইতে গেছে তুমি শেষ করলে আমারে তো একটু দিলে না আমার হুন্ডা গাড়ি কিছু নেই বাই বাই প্লিজ একটু দিয়ে আসো না কই গাড়িতে টান দিয়ে একটু দিয়ে আসো গাড়ি গাড়িতে ধরো তাই রিক্সায় দিয়ে আসো কি কে তুমি আমি হ্যাঁ তোমারে হুম দিয়ামু হুম কি ঢং করতেছো কেন বুঝে কি তোমার একদম ফেলছি তুমি আমার দিয়ে আসতে পারবে না আরে না তো কেন শয়তান শয়তান দেখে আমি শয়তান ছোটবেলা থেকে আমি তো জানি তারপর আমার ভ্যালেন্টাইন গিফট ও দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে টেডি গিফট এটা কি টেডি ডে তো টেডি দিতে হয় শুনেন তারপরে ডেমে কিছু নাই রোজ ডেতে রোজ দিতে হয় তারপরে হচ্ছে যে চকলেট ডে তে চকলেট দিতে হয় same to you same to you কি আমি এই যে চকলেট ডে আগে দিয়ে দিছি তোমাকে চকলেট কিনলাম আমি আল্লাহর কসম কাট 1924 সালের চকলেট এলিটের 1924 সালে এটা বানাইছি হ্যাঁ তো হে এখন কি খাইতেছ ভাই মিথ্যা বলবা না চকলেট ডের আগে আমি তোমাকে চকলেট দিছি শুধু এই চকলেট না কিটক্যাট দিছি তিরিশটা এমনি চারটা পিঠা খাওয়ার মানে এসিটার ভিতরে একটা বাদাম আছে সেই বাদামটা অনেক মজা এটার আবার অর্ধেক কইরা কইরা এখন তুমি আমাকে রোজ ডেতে একটা রোজ দিবা একটা গোলাপ ফুলের বিশাল বড়টা তোলা যেমনটা আমাকে অ্যানিভার্সারিতে দিছিল ওই টাইপের একটা দিবা তারপরে হচ্ছে টেরি বিয়ার একটা বড় টেরি দিবা যেটা আমি ওইটা নিয়ে ঘুমাইতে পারি আর কিছু আর কোনো ডে আছে আর কিছু না আর কোনো ডে নেই হ্যাঁ এগুলো দিলেই হবে তাই তুমি তো ছেলে মানুষ তুমি কি আর টেডি পছন্দ করো তুমি ছেলে মানুষ গোলাপ পছন্দ করো করো না তুমি ছেলে মানুষ তুমি কি চকলেট পছন্দ ও চকলেট তো হ্যাঁ দিয়ে দিছি বাস ইজ ডান আরেকটা খাই তোমার কথা শুনি না ভাল লাগে না ফাহিম সাদা রাখা এবার তুই খেলি <laughs> আমার জন্য একটাও রাখলি না তাই আমি আমাকে একটু নামাই দিয়ে আসো না একটা তো উপকার করো কি হ্যাঁ কান ভুলি না তাহলে তুমি আমার এত দিবস যাইতেছে কিচ্ছু দিবা না দিবসে না আরে ভাই এটা কাঠ বাদাম দেখছি বাইরে ভাই বোধহয় স্বর্ণ পেয়ে গেছে এটা এখন আস্তে আস্তে ফিনিশিং দিয়ে খাইতে হবে তার মাঝখানে কাঠ বাদামটা রিসিভ করতে হবে তারপরে আস্তে আস্তে কচি কচি খাও তাইলে চলো তুমি আমাকে একটা জায়গায় নিয়ে ক্যান্ডেলের ডিনার করো কি ডিনার ক্যান্ডেলের ডিনার বাংলা কি বাংলা হচ্ছে মোমবাতি লাগাইয়া ভোজন করা হ্যাঁ। মোমবাতি জানের মোমবাতি লাগাইয়া রাতের খাবার দাঁড়াও ওয়ান মিনিট আমি কি কেন কিছু ভুল বলছি একটা ডে মানে একটা দিন তো আমাকে নিয়ে একটু ক্যান্ডেলের ডিনার করতে পারো মোমবাতি লাগাইয়া রাতের ভোজন করা আমাকে দিয়ে হবে কেন এটা সুন্দরভাবে বলো ক্যান্ডেল ডিনার মোমবাতি লাগাই রাতের খাবার <laughs> মোমবাতি খাবার আমাকে তোমার তোমার ভাষায় তুমি আমাকে খাও না চলো যাই রেডিসন এ লাগছে লাগছে লাগছে ওঠো <laughs> ওঠ নাইলে কিন্তু দিমো এই যে শোনো না হুম বলো না বাংলাদেশের আইনে নারী নির্যাতন বলে একটা কথা আছে আমি আপিল করতে চাই ছেলে নির্যাতন করে আমার মারে এই নির্যাতন আছে ধরো না তুমি একটু ক্যামেরাটা ধরলাম অনেকক্ষণ যাবত আমি আসলে খেতে পারছি না তাই আর কি এখন তুমি যদি চাও আমাকে ক্যান্ডেল লাইট ডিনার করাতে পারো বেশি কিছু খাবো না জাস্ট চিকেন থাকবে হুম জিভে পানি এসে পড়ছে যাই যাই হোক চলো তুমি তোমার হিসেবে আমাকে মোমবাতি জ্বালানো ভোজন করাও রাতের বেলায় রেডিসনই তো বসে আমি তো বলি না এই যে দুবাই নিয়ে যাও আসলে আমি কালকে আমার প্লেনটা মিস হয়ে গেছে অনেকেই বলছেন যে কি উড়োজাহাজ মিস হয়ে গেছে তাই যেতে পারিনি যখন আমি রাস্তাতে হাঁটি না তখন আমার মানুষ জিজ্ঞেস করে কি জানো বাটপার মানজি কুই করতেই পারে আমি তো আর বাটপার নাম তো ভালোই মেয়ে আমি কিন্তু আসলে অনেক ভালো একটা মেয়ে কিন্তু ও আর কি বলে আমাকে এসব কথা আর ওর বন্ধু বান্ধব আমাকে এমন কি বলে কিন্তু আমি আসলে খারাপ না কিন্তু সব থেকে ভালো মেয়ে হইলে আমি ঠিক না বলো যারা ওর কথা বিশ্বাস করবেন ওরাও বাটপার আচ্ছা যাই হোক আজকের মতো এখানে আল্লাহ এরপরে কিছু ঠাস ঠুস ঠিক আছে বাই